নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আজ একটি বিশেষ পবিত্র দিন আজ মহাশিবরাত্রি তাই অবশ্যই ভিডিওটা শুরু করার পূর্বে চলুন সকলে মিলে একবার বলে উঠি হারাহার মহাদেব ওম নমঃ শিবায় মহাদেব যেন সকলের মনস্কামনা ইচ্ছে পূর্ণ করেন আপনারা সকলেই জানেন যে দৃষ্টির খোঁজে দৃষ্টির টানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তো আজকে কেন জানি না হঠাৎ করেই বেশ নিউ আলিপুর স্টেশন সংলগ্ন অংশে একটি মহাদেবের মন্দির চোখে পড়ল যেটাকে বেশ ঘটা করে সাজানো হয়েছে লাইটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মায়েরা বোনেরা এসেছেন সেখানে তারা মহাদেবকে জল ফুল অর্পণ করছেন এবং তার তৎসহ চলছে প্রসাদ বিতরণ মায়েদের ওই নামগানের টানেই একবার ছুটে গেলাম সেখানে বেশ উপভোগ করলাম চলুন আপনাদেরকেও সেটা দেখায় ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে যদিও খুব বড় নয় সংক্ষিপ্ত ভিডিও তবে দৃষ্টির আরও ভিডিও আসতে চলেছে আপনারা শুধু সঙ্গে থাকুন পাশে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো দৃষ্টির সন্ধানে শিবায় নম